উত্তরায় গাড়ির উপর বিআরটি প্রকল্পের গার্ডার চাপা পড়ে নিহত পাঁচজন তারই পাশাপাশি আরো একজন রয়েছে তিনি আহত হয়েছে গুরুতর দর্শক আপনারা অবগত হয়েছেন রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের নির্মাণ কাজের গার্ডার একটি প্রাইভেট কারের উপর পড়ার ঘটনায় অন্তত পাঁচজন মারা যান এবং আরো একজন আহত হন যে পাঁচজন মারা গিয়েছে তার মধ্যে একজনের বয়স ছিল পঞ্চাশ বছর তার নাম হচ্ছে রুবেল এবং আরো একজনের বয়স ছিল আঠাশ বছর তার নাম হচ্ছে জর্না দর্শক আরো একজন রয়েছে জান্নাত তার বয়স ছিল ছয় এবং আরো একজন রয়েছে জাকারিয়া তার বয়স ছিল দুই প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে এই ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন গত সোমবার পনেরোই অগাস্ট গিয়েছে একটি শোকের দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের যেই শোক দিবসটি পালন করা হয়েছে ঠিক সেই সেদিনই আরেকটি ঘটনা ঘটে গিয়েছে উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজন নিহত হয়ে গেছে বিষয়টা যদিও অনেক দুঃখজনক কিন্তু এই মুহূর্তে তাদের পরিবারের মধ্যে সকলেই শোকাহত দর্শক তারই পাশাপাশি বাংলাদেশের সকল মানুষ এই নিউজের উপর অবগত রয়েছে এবং সকল মানুষ এই নিউজের প্রতি তাকিয়ে আছে দর্শক আমি আপনাদেরকে আরো জানাতে চাই ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের সহকারী commissioner Mohammad Saiful Malik the business গার্ডারকে বলেন নিহতরা সবাই একটি টুয়োটা গাড়িতে ছিলেন যে গাড়িটির উপর গাড়াটি পড়েছিল ওই গাড়িটি ছিল টুয়োটা গাড়ি এই গাড়ির ভিতরে ছয় জন ব্যক্তি ছিলেন তার মধ্যে পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন দর্শক আপনারা জানেন জসিমউদ্দিন এলাকায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের কার্ড একটি প্রাইভেট কারের উপর ভেঙে পড়ে এলাকাটির নাম ছিল জসিমউদ্দিন এতে তিনজন মারা যান দুজন গুরুতর আহত হয়েছেন তারপর যখন তাদের দুজনকে হসপিটালে নেওয়া হয় ঠিক তখনই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন দর্শক আমাদের কাছে আজকে এই পর্যন্ত নিউজ তবে আপনারা এই বিষয়টাকে কি হিসাবে দেখবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য একটি মন্তব্যের স্থান খালি রয়েছে দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের বর্তমান উন্নয়নের যে ক্রাইসিস রয়েছে এই উন্নয়নের ক্রাইসিস বাংলাদেশের মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে দর্শক একের পর এক বাংলাদেশের মানুষের প্রাণ হারাতে হচ্ছে চিন্তার বিষয় রয়েছে একটি গার্ডার পরে পাঁচজন ব্যক্তির জীবন প্রাণহানি হয়ে গেছে দর্শক এটা বাংলাদেশের জন্য কতটুকু গ্রহণযোগ্য এই বাংলাদেশ নাকি উন্নয়নের রোল মডেল উন্নয়নের রোল মডেলে নাকি বাংলাদেশে বাতি চলে কিন্তু সেই উন্নয়নের রোল মডেল এই দেশটিতে লক্ষ লক্ষ মানুষ এভাবে প্রতি বছর মারা যাচ্ছে দর্শক আপনারা অবশ্যই এই ঘটনাটি দুঃখের সহিত সহ্য করে নেবেন কিন্তু এই ঘটনা সম্পর্কে আপনাদের কোনো যদি মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা চাই এই দেশ যাতে একটি সুন্দরভাবে পরিচালনায় গড়ে উঠুক উন্নয়নের রোল মডেলের বাতি আরেকটু জ্বলে উঠুক কিন্তু এই ধরনের উন্নয়ন থেকে এই দেশটা সুরক্ষায় রক্ষিত হোক প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি ইলিয়াস হোসাইন আপনারা এতক্ষণ দেখছেন চ্যানেল ফেস দ্য ডেমোক্রেসি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে খোদা হাফেজ